নির্বাচনের ওয়াদা করে সেই দিনকার প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বিরোধী দলকে সেদিন আহ্বান জানিয়েছিলেন সরকার নিরপেক্ষ থাকবে নির্বাচনে হস্তক্ষেপ করবে না জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আর দেশের জনগণ সেদিন তার কথা বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিল এবং সেদিন উত্তর উত্তরখানে আওয়ামী গুন্ডা বাহিনী যুবলীগ ছাত্রলীগের গুন্ডা বাহিনী জাতীয় বিরা সমাদ্রব জাতীয় নেতা সমাদ্রব গ্রুপ মাহমুদুর মান্না সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে যেভাবে সাহসী আক্রমণ করেছে নির্বাচনী উদ্বোধনের দিন প্রচার অভিযান উদ্বোধনের দিন সেদিনে আমরা বুঝে গিয়েছিলাম এই সরকার কতটা হিংস্র কতটা বিভৎস কতটা অমানবিক সেই দিন সেটা তারা প্রমাণ করে দিয়েছিল বন্ধুরা এই সরকার মাফিয়ার সরকার এই সরকার সিন্ডিকেটের সরকার এই সরকার লুটেরার সরকার এই যে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার সরকার বন্ধুরা আজকে ভুল পররাষ্ট্রনীতির কারণে ভূ রাজনীতিতে আজকে বাংলাদেশকে একটি বিপজ্জনক অবস্থায় আজকে এই সরকার ফেলে দিয়েছে বাংলাদেশের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বন্ধুরা এই সরকার মুক্তিযুদ্ধের ফেরিওয়ালার সাথে অথচ মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়ে তলানিতে ফেলে দিয়ে রাষ্ট্রকে একটি বিক্ষোভে রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুরা এই সরকার ভোটারদিকে হরণ করেছে মানুষের কথা বলবার অধিকার হরণ করেছে এই সরকার এই জাতির সমস্ত মানবিক মূল্যবোধকে নষ্ট করে দিয়েছে এই সরকার জনগণের কথা বলার অধিকারকে শেষ করে দিয়েছে বন্ধুরা তাই আজকে আর কোনো কথা থাকতে পারে না সাম্য মানবরিক মর্যাদা ন্যায় বিচারের যেই বাংলাদেশের শব্দ নিয়ে বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে সেই দিনটিকে স্মরণ করে আজকে আমাদেরকে আবার সেই জায়গায় ফিরে যেতে হবে এবং আমাদের যে অর্জন আমাদের যে স্বাধীনতা আমাদের মানবিক মর্যাদা আমাদের সামনের বাংলাদেশ গড়ে তোলবার জন্য এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এর কোনো বিকল্প নাই ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য এই সরকারকে অপসারণ করতে হবে এর কোনো বিকল্প নাই সংগ্রামী বন্ধুরা এই সরকারকে ফেলে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বিনির্মাণের জন্য একটি সুস্থ নির্বাচন যেমন অপরিহার্য তার সাথে সাথে গত পঞ্চাশ বছরের যেই সাংবিধানিক জঞ্জাল সংবিধানের নামে আমাদের উপরে যে শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে সংবিধানের নামে ভোট চুরি সংবিধানের নামে গুন্ডামি সংবিধানের নামে পুলিশ হামলা সংবিধানের নামে গরব গ্রেপ্তার এবং নির্যাতন চালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আরো জোরদার করতে হবে বন্ধুরা তাই আজকে বলতে চাই এই সরকারের পতন চাই সাথে সাথে আজকের রাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থা ক্ষমতা কাঠামোর আমূল পরিবর্তন চাই তা না হলে আগামী দিনও আবার স্বৈরাচার আমাদের উপর চেপে বসবে সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের গণমিছিলকে সুন্দর সফল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ